Go, go, go, go, go, on y va. le moment pour vous faire le grand angle ou pas See you. The pink, voilà. Ok. ভিতরে পারবেন না বেলজিয়ামের মহামান্য রানী তিনি এসছেন মূলত জাতিসংঘের বিশেষ দূত হিসাবে তিনি এসডিজি বিষয়ক বিশেষ দূত সেজন্য তিনি এসছেন এবং এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসছেন এরপরে তিনি খুলনায় দাকোপে যাবেন সেখানে আমাদের যে অগ্রগতি সেগুলো দেখবেন তো তার এই সফর আমি মনে করি যে আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটি উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এবং বেলজিয়ামের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যেমন ভূমিকা রাখবে একই সাথে যে জাতিসংঘের তত্ত্বাবধানে আজকে যে এখানে রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার দেখভাল করছে এই এই ক্ষেত্রেও আমি মনে করি যে আমরা যাতে আরও ভালোভাবে বিশ্ব সম্প্রদায়ের সাড়া পাই সেই ক্ষেত্রেও আমি মনে করি তার সফর সহায়ক হবে এবং এই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান হচ্ছে তাদেরকে সসম্মানে তাদের দেশে ফেরত নিয়ে যাওয়া তো রানীর এই সফর আমি মনে করি তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সহায়ক হবে